আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ডিগ্রি অনার্স মাস্টার্স এই সবগুলোর রেজাল্ট কিভাবে আমরা দেখতে পারি শুরুতে আমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির রেজাল্ট লিখে সার্চ করব সার্চ করলে আমাদের শুরুতে যে অপশনটা আসবে এ নিউ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা এখানে কয়েকটা অপশন আসছে ডিগ্রি আমরা ডিগ্রির রেজাল্ট দেখতে পাবো first year second year third year এখান থেকে আমরা যদি ফার্স্ট ইয়ার ঢুকি সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন নাম আর এক্সাম ইয়ার মানে কততে এক্সাম আমরা দিয়েছি এখানে কোডটাই একটা এই জায়গায় দিলে আমাদের রেজাল্ট ফার্স্ট ইয়ার রেজাল্টটা শো করবে সেকেন্ড ইয়ার এটাও সেম থার্ড ইয়ার এটাও সেম কনসোলিডেটেড এটাও সেম ডিগ্রি সাবজেক্ট যে কোনো সাবজেক্টের জন্য এটাও সেম আমরা কলেজ ওয়াইজ করতে পারি ইন্ডিভিজুয়াল না করতে পারলে দেন আমরা অনার্সের রেজাল্ট দেখতে পারি এখান থেকে ফার্স্ট ইয়ার আমরা রোল রোল নাম্বার দেব রেজিস্ট্রেশন নাম দেব আর কততে এক্সামটা দিয়েছি second year same procedure third year same procedure fourth year same procedure আমরা দেন মাস্টার্সের রেজাল্ট দেখতে পাবো মাস্টার্স রিলে এখান থেকে দেখতে পাবো exam roll registration exam year then এই কোডটা এই জায়গায় দিলে প্রফেশনালদের জন্য আমরা দেখতে পাবো এখানে aeronautical, aviation, MT BBA BEd আমরা এই কোর্সগুলো সবগুলো দেখতে পাবো অন ক্যাম্পাস ক্যাম্পাসের জন্য পিএইচডি যারা পিএইচডি করছে তাদের জন্য আমরা এখান থেকে দেখতে পারবো আমরা এখন দেখতে পারি অনার্স ফোর্থ ইয়ারের রেজাল্টের জন্য এখানে this field will be blank for দু সাল থেকে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এখানে একটা রোল নাম্বার দিব দেন রেজিস্ট্রেশন নাম দিব দেন আমরা কত দিয়ে পাস করছি সেটা দেব পাসিং একটা দেব দেন এই কোডটা আমরা এখানে দেব এফ দেন আমাদের রেজাল্ট এখানে শো করতেছে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো প্রিন্টে চাপ দিলে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো দেন আমরা সেম প্রসিডিওরে আমরা মাস্টার্সের রেজাল্ট বাইর করতে পারবো ওভারঅল সব রেজাল্ট এখান থেকেই বাইর বাইর করতে পারবো কলেজ ওয়াইজ রেজাল্ট কলেজের সবগুলো রেজাল্টে আমরা এখান থেকে দেখতে পারবো আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম